দেন দেন ওই দেখ ওই দেখ ওই সে আজকে আরো একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ঘটনাটি হলো কিভাবে একজন কুলাঙ্গার সন্তান তার বৃদ্ধ মাকে লাথি মেরে ফেলে দিল বেশি কথা না চলো তার আসল কাহিনীটি দেখে আসি মায়েরা লক্ষ্য রয়েছে কথা এ তোমরা কি বাড়া বাড়া করে আইছো এন কিন্তু জমি নাই জায়গা নাই তাগর কিছু দেন দেন দেখ খুব দেখ খুব দেখ যাই খুব দেখ দেন দেন ওই দেখ ওই দেখ ওই সে ভালো সে খুব দেখ कब देख कब देख रहा आज भाई ने मेरा के धोकर एक एक टैब बना ले दूर मोबाइल से धोआ तो फाइट ले मेरा फाइट ले मी से दूर जाओ दूर जाओ दूर जा भी जा मोबाइल दादा मोबाइल फाड़ दिले फाड़ दिए मोबाइल मोबाइल मोबाइल फाड़ दिले फाड़ दिए के आ मैं इधर ने दे इधर ने दे मोबाइल बाकी ने दे છે

এত বড় কুলাঙ্গার সন্তান কোন মায়ের গর্ভে ধারণ করেছিল আমাদের ইসলামে আছে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সেই জান্নাতকে কিভাবে লাঠি মেরে ফেলে দিল এই কুলাঙ্গার সন্তান তা আপনারা সবকিছু ভিডিওতেই দেখলেন এই কুলাঙ্গার সন্তানের জন্য আপনারা কি শাস্তি চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না